হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি খুবই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে আমি বরাবরের মধ্যে চলে আসি আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে ঢ্যাঁড়স দিয়ে রুই মাছ রান্না করতে হয় আর ঢ্যাঁড়স দিয়ে রুই মাছ রান্না করার জন্য আমি যে যে উপাদানগুলো নিয়েছি চলুন একবার দেখে নিই প্রথমে আমি ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি তারপর মাছ রুই মাছ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ তেল রান্নাটা করার জন্য আমি প্রথমেই ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রথমে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজার জন্য আমি মাছগুলো মেখে নিব মাছগুলো মাখার জন্য আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নেব মাছগুলো মাখা হয়ে গেছে এখন একে একে আমি দিয়ে দিব মাছগুলো আমার এক পিস ভাজা হয়ে গেছে এখন আমি অন্য একটা পিস ভেজে নেব মাছগুলো আমার ভাজা শেষ এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভাজা শেষ এখন আমি এর মধ্যে সব মশলা দিয়ে দিব চামচ মরিচের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমি এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষানোর জন্য মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভাজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রান্না করব মাছগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব ঝুলের জন্য পানি বলক আসলে আমি এর মধ্যে ঢেঁড়স দিয়ে দিব যেহেতু এটা ঢেঁড়স দিয়ে রান্না করব ঢেঁড়সগুলা হওয়ার কিছুক্ষণ আগে দিব যাতে তরকারিটা মাছগুলো আমার হয়ে আসছে এখন আমি এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিব ঢেঁড়সগুলো হওয়ার কিছুক্ষণ আগে দিচ্ছি যাতে তরকারিটা পিস্তা পিস্তা না হয় এভাবে আপনারা রান্না করে দেখবেন পিসলাটা কম হবে অনেকেই ঢেঁড়সের তরকারি পিসলার জন্য খেতে পারে না আমরা এইভাবে রান্না করি আমরা এইভাবেই খাই আপনারাও খেয়ে দেখবেন তুলনামূলক কম পিসলা হবে আমি কিছু দিয়ে দিচ্ছি মরিচ ফালি ব্যাস হয়ে গেল আমার ঢেঁড়সের তরকারি এখন আমি এটা দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করব তরকারিটা আমার হয়ে গেছে আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন আর লাইকস কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা